بسم الله الرحمن الرحيم আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ ওবরাকাত আজকে আমি যে বিষয় নিয়ে আলোচনা করব তা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় আর তা হচ্ছে মানুষের অন্তরে কখন কালো দাগ পড়ে মানুষের হৃদয়ে কালো দাগ কখন পড়ে অন্তরে কখন কালো দাগ কালো চিহ্ন পড়ে যায় এই বিষয়টা আপনাকে আমাকে জানতে হবে আল্লাহ রাবুল আলমিন আপনাকে আমাকে একটি হৃদয় দিয়েছেন যেটাকে আরবিতে বলা হচ্ছে কল্প কল্প হৃদয় মন দিল এই দিয়েছেন আল্লাহ এই কল্পের মালিক এই হৃদয়ের মালিক হচ্ছেন মহান আল্লাহ রাবুল আলমিন আল্লাহ রাবুল আলমিন এই আপনাকে আমাকে যে হৃদয় মন দিয়েছেন সেটা পরিষ্কার পরিচ্ছন্ন কিন্তু আমরা মানুষ গুনা করি পাপ করি যখন একজন ব্যক্তি গুণা করে পাপ করে এ অন্তরটা আর পরিষ্কার থাকে না এ অন্তটা স্বচ্ছ থাকে না দাগমুক্ত থাকে না আল্লাহ আপনাকে একটি এমন নিয়ামত দিয়েছেন হৃদয় যখন এটা ঠিক থাকে পুরো দেহটাই আপনার ঠিক আছে যখন হৃদয় দিয়ে আপনি কোনো কাজ হৃদয় থেকে উপলব্ধি করতে পারছেন ভালো মন্দ হৃদয় যখন সুস্থ আছে ঠিক আছে পুরো দেহটাই আপনার ঠিক আছে হৃদয় যখন নষ্ট হয়ে যায় তখন আপনার সব কিছু নষ্ট হয়ে যায় এই মর্মে রাসুল্লাহ বলেছেন আলা ওয়াইন্না ফিল জাসাদে মোদগা সতর্ক হয়ে যাও সাবধান হও জেনে রাখো আলা শব্দের কয়েকটি অর্থ আছে জেনে রাখো সতর্ক সাবধান হয়ে যাও সাবধান হও জেনে রাখো মনে রাখো আলা ওয়াইনাফিল জাসাদে মোদ্া শরীরের মধ্যে দেহের মধ্যে একটি অংশ রয়েছে ইদা সলাহাত সলাহাল জাসাদ কুল্লু যখন সেটা ঠিক থাকে তখন পুরো বডিটাই পুরো দেহটাই ঠিক থাকে ওয়াইদা আর যখন এটা নষ্ট হয়ে যায় বিভিন্নভাবে নষ্ট হয়ে যায় শিরকের কারণে পাপের কারণে হিংসা বিদ্বেষের কারণে কুপ্রবৃত্তির কারণে বহু রকমের কারণে নষ্ট হয়ে যায় হৃদয় ওইদা ফাসাদাত ফাসাদা জাসাদ করলেও তোর পুরো দেহটাই নষ্ট হয়ে যায় আলা ওয়াহিয়াল কল জেনে রাখো সেটা হচ্ছে হৃদয় মন কল কল্প এটা আরবিতে বলেছে কল এই হৃদয় মন যদি ঠিক থাকে পুরোটাই ঠিক আছে মন যদি নষ্ট হয়ে যায় পুরোটাই নষ্ট হয়ে এই হৃদয় দিয়ে আপনাকে আকিদা বুঝতে হবে আকিদা সংশোধন করতে হবে হৃদয়ে যদি আল্লাহর মোহাব্বত ভালোবাসা নবীর মোহাব্বত ভালোবাসা না থাকে তাহলে আপনার এই হৃদয় দিয়ে কোনো লাভ হবে না এই মনকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে আপনার আমার যে হৃদয় রাবুল আলমিন দিয়েছেন এই হৃদয় পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে বিভিন্ন রকমের গুণা থেকে পাপ থেকে অন্যায় থেকে শিরিক থেকে কুপ্রবৃত্তি থেকে হিংসা বিদ্বেষ কলহ বিবাহ সন্দেহ সংশয় সকল রকমের পাপ থেকে হৃদয়কে পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে এবং এই হৃদয়কে সবসময় দিনের প্রতি অটলতার সঙ্গে রাখতে হবে এবং আল্লাহ আব্বুর আলমিনের কাছে সদা সর্বদাই দোয়া করতে হবে যে দোয়া করতে প্রিয় নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাম ইয়া মোকাল্লেবার কলুব হে হৃদয় সমূহের পরিবর্তনকালী পরিবর্তনকারী ইয়া মোকাল্লেবার কলুব হে হৃদয় সমূহের পরিবর্তনকারী সাব্বিত কালবি আলা দিনিক তুমি আমার হৃদয়কে তোমার দিনের প্রতি অটল রাখো সাব্যস্ত রাখো নড়াচড়া যেন না হয় আমি যেন দিন থেকে বিচ্যুত না হয়ে যাই দিন থেকে যেন আমার পদস্খলন না ঘটে যায় আমি আমার দিনের প্রতি যেন অটল থাকতে পারি এই দোয়া করতেন প্রিয় নবী মোহাম্মদ রসুল ইয়া হে হৃদয়ের হৃদয় সমূহে পরিবর্তনকারী হৃদয়ের মালিক আল্লাহ রাবুল আলমী এই কল্পের মালিক হৃদয়ের মালিক অন্তরের মালিক মনের মালিক হচ্ছেন রাব্বুল আলমিন তিনি যখন চাইবেন তখন তা পরিবর্তন করতে পারেন এই জন্য আপনি আপনার হৃদয়কে দিনের প্রতি অটলতার জন্য আল্লাহ রাব্বুল আলমিনের কাছে বেশি বেশি দোয়া করবেন এই দোয়া ইয়া মুকাল্লিবাল কুলুব সাব্বিত কলবি আলা দীনিকা হে হৃদয় সমূহের পরিবর্তনকারী তুমি আমার হৃদয়কে তোমার দিনের প্রতি অটল রাখ এই হৃদয় মানুষের এক সময় কালো হয়ে যায় এই হৃদয়ে কখনো কখনো মানুষের অন্তরে হৃদয়ে মনে কালো দাগ পড়ে যায় আল্লাহ আপনাকে হৃদয়ে দিয়েছেন সুস্থ পরিষ্কার পরিচ্ছন্ন কিন্তু আপনার পাপের কারণে গুনাহার কারণে অন্যায়ের কারণে আপনার এই হৃদয় কি হয়ে যায় কালো দাগে ছেয়ে যায় মানুষের অন্তরে কখন কালো দাগ পড়ে এ বিষয়টা আমি আজকে অত্যন্ত গুরুত্ব সহকারে আপনাদেরকে বোঝাব কারণ আল্লাহ রাবুল আলমী আপনাকে হৃদয় পরিষ্কার পরিচ্ছন্ন দিয়েছেন অতএব আপনি এই হৃদয়কে মানে দাগ যুক্ত করবেন না এই হৃদয়কে আপনি পাপ দিয়ে ঢেকে দিবেন না বরং এই হৃদয়কে গুণা থেকে পাপ থেকে অন্যায় অবিচার থেকে সমস্ত রকম অন্যায় থেকে গুণা থেকে নিজেকে এই অন্তরকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখবেন প্রিয় নবী মোহাম্মদ রসুল্লাহামে উক্তি বলেছেন যে মানুষের হৃদয়ে কখন কালো দাগ পড়ে মানুষের অন্তরে কখন কালো দাগ পড়ে এটা অত্যন্ত জানা জরুরি বিষয় এই মর্মে আমি একটি সনমত্তির মেজির হাদিস পেশ করেছে হাদিসের বর্ণনাকারী হচ্ছেন আবু হুরাইরা রদিয়াল্লাহ তালা এটি হচ্ছে সোনানো মিজির তিন হাজার তিনশো চৌত্রিশ সনর হাদিস এবং এই হাদিসের ব্যাপারে ইমাম তিরমিজ রহমুল্লাহ বলছেন হাদিসুন হাসান এই হাদিসটি হচ্ছে হাসান সাহিহ আসুন আমরা হাদিস পড়ি অনুবাদ করি এবং আপনি বুঝতে পারবেন যে আপনার হৃদয় অন্তরে কখন কালো দাগ পড়ে عن ابي هريره رضي الله عنه عن رسول الله صلى الله عليه وسلم قال আবু হুরাইরা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন ইন্নাল আবদা নিশ্চয়ই বান্দা ইদা আখতা খাতিয়াতান ইন্নামা নিশ্চয় আল আবদা মানে বান্দা নিশ্চয়ই বান্দা নিশ্চয়ই মানুষ বান্দা ইদা যখন একটি পাপ করে অন্যায় করে যখন করে রাত্রেও করে দিনেও করে দুপুরে করে চব্বিশ ঘন্টার মধ্যে যখনই একজন বান্দা পাপ করে গোনাহ করে অন্যায় করে পাপ করে ইন্না ইন্না আবদা ইদা আখতা যখন বান্দা পাপ করে যখন বান্দা নুকে ফি কলবিহি নুকতাতুন সৌদা তখন তার অন্তরে একটি কালো চিহ্ন কালো দাগ পড়ে যায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বললেন ইন্নাল আবদা إذا أخطأ خطيئة نكتت في قلبه نكتة سوداء নিশ্চয়ই বান্দা যখন একটি পাপ করে গুনাহ করে নুকেতাত ফি কলবিহি নুকতাতুন সাউদা তখন তার অন্তরের মধ্যে একটি কালো চিহ্ন কালো দাগ পড়ে যায় যখনই পাপ করে আপনি দেখুন তো আপনার পাপ হয়েছে কিনা আপনি আজকে চব্বিশ ঘন্টার মধ্যে গতকাল থেকে নিয়ে আজ পর্যন্ত এই পর্যন্ত আপনি কোনো পাপ করেছেন কিনা যদি না করে থাকেন আপনার হৃদয় মন পরিষ্কার পরিচ্ছন্ন আছে স্বচ্ছ কিন্তু যদি আপনি পাপ করে থাকেন আপনার হৃদয়ে কালো দাগ পড়েছে এই জন্য রসুল্লাহ বলছেন নিশ্চয় যখন বান্দা কোনো একটি পাপ করে গুনাহ করে সৌদা তখন তার হৃদয়ে অন্তরের মধ্যে একটি কালো চিহ্ন একটি দাগ পড়ে যায় আপনি যদি একটি পাপ করে থাকেন একটি অন্যায় করে থাকেন তাহলে আসুন এখনই সেই পাপ বর্জন করুন সেই পাপ বর্জন করুন আল্লাহর কাছে ক্ষমা চান তবা করেন তাহলে আপনার হৃদয় পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে যাবে অতপর অতঃপর যখন সে গুনাহর কাজ পরিহার করে গুণা হয়েছে চোখের মাধ্যম হয়েছে কানের মাধ্যম হয়েছে জিহ্বার মাধ্যমে হয়েছে হাতের মাধ্যমে অন্তর মাধ্যমে পায়ের মাধ্যমে অঙ্গ প্রত্যঙ্গের মাধ্যমে আপনার পাপ হয়েছে গুণা হয়েছে এই গুণা হওয়ার কারণে আপনার হৃদয়ে মনে একটি কালো দাগ পড়েছে একটি কালো চিহ্ন পড়েছে এই চিহ্নটা যদি পরিষ্কার করতে চান এই হৃদয়কে যদি দাগ মুক্ত করতে চান এই হৃদয়কে পরিষ্কার পরিচ্ছন্ন যদি করতে চান তাহলে আপনাকে তিনটা কাজ করতে কয়টা তিনটা সেটা কি যে গুণা করেছেন গুণা ছেড়ে দেন আল্লাহর কাছে ক্ষমা চান তবে ইস্তেকবার করেন আল্লাহ আকবার ফাইদা হুয়া নাজা ওয়াস্তাগফারা ওয়া তাবা অতপর যখন সে গুনাহর কাজ পরিহার করে বান্দা গুণা করেছিল পরিহার আপনি গুণা করেছেন গুণা পরিহার করছেন ফায়দা হওয়া নাজা যখন সে গুনার কাজ পরিহার করে এক নম্বর কাজ গুণা পরিহার করে দিল এবং ক্ষমা প্রার্থনা করে গুণা ছেড়ে দিল ক্ষমা প্রার্থনা করলো আল্লাহর কাছে যে আল্লাহ তুমি ক্ষমা করো মাফ করো এবং তওবা করল তাহলে যখন তিনটি কাজ করলো সুকেলা কালবহু তারপর তার অন্তর তখন পরিষ্কার ও দাগ মুক্ত হয়ে যায় তাহলে একজন বান্দা যখন পাপ করে গুণা করে তখন তার হৃদয় একটি কালো দাগ করে এই কালো দাগ যদি মুছতে যায় পরিষ্কার পরিচ্ছন্ন করতে চায় তাহলে ওই গুণা বর্জন করতে হবে গুণা ছেড়ে দিতে হবে আল্লাহ রাবুল আলমের কাছে ক্ষমা চাইতে হবে মাপ চাইতে হবে আল্লাহ তুমি আমার জীবনের গুণাগুলি মাফ করো তুমি আমি তো আমি তোমার আমি যে গুণা করি তুমি আমাকে মাফ করো এবং তওবা করবেন ক্ষমা চাইবেন তওবা করবেন তখন আপনার এই হৃদয়ের কালো দাগ যেটা সেটা পরিষ্কার হয়ে যাবে অন্তরের পরিষ্কার হয়ে যাবে দাগ মুক্ত হয়ে যাবে আপনি কি চান না যে আপনার হৃদয় আপনার মন পরিষ্কার পরিচ্ছন্ন থাকুক অবশ্যই চান কিন্তু আপনি এই হৃদয় পরিষ্কার পরিচ্ছন্ন করার জন্য তিনটা কাজ করেন গুণা হয়েছে ছেড়ে দেন তবা করেন আল্লাহ কাছে মাপ চান ক্ষমা চান তবা করেন হৃদয় পরিষ্কার পরিচ্ছন্ন ওয়াইন আদা জিদা ফিয়া হাত্তা তাআলু কলবহু এরপরে সে যদি আবার পাপ করে ওই না আদা যদি আবার পাপ করলে জিদাফিহা তার অন্তরে দাগ বৃদ্ধি পেতে থাকে এমনকি তার পুরো অন্তর এইভাবে কালো দাগে ঢেকে যায় অর্থাৎ আবার পাপ করলো আবার পাপ করলো পাপ করতে করতে এমন পাপ বৃদ্ধি পায় তার হৃদয়টা পরিষ্কার পরিচ্ছন্ন থাকে না তখন পাপে হৃদয়টা অন্তরটা একেবারে ঢেকে যায় আর এটাই মরিচিকা মরিচা এটাই এটাই আল্লাহ আল্লাহ আল্লাহ বর্ণনা করেছেন কাল্লা কখনো নয় কখনো নয় বল রানা আলা কুলুবিহীন মাকান সেবন বরং তাদের কৃতকর্মই তাদের মনে মরিচা ধরিয়েছে জং ধরিয়েছে অর্থাৎ তাদের কৃতকর্মই তাদের কৃতকর্মই তাদের অন্তরসমূহকে ঢেকে দিয়েছে সুরাতুল মুতাফিফিন আয়াত নম্বর চোদ্দ তাহলে এই আয়াত প্রমাণ করে যে মানুষের কৃতকর্মের কারণে পাপের কারণে জল লেগে যায় হৃদয়ে অন্তর ঢেকে যায় আল্লাহ রাবুল আলম আমাদের সকলের হৃদয়কে যেন মুক্ত করেন সকলের হৃদয়কে পরিষ্কার পরিচ্ছন্ন করেন সকলের হৃদয়কে সুস্থ করেন সকলের হৃদয়কে পাপ মুক্ত হৃদয় করেন হে আল্লাহ তুমি আমাদের জীবনের গুণাগুলিকে মাফ করো ইয়া মুকাল্লিবাল কুলুব সাব্বিত কলবি আলা দিনিক হে আল্লাহ তুমি আমার হে হে হে হৃদয় পরিবর্তনকারী তুমি আমার হৃদয়কে তোমার দিনের প্রতি অটল প্রদান আল্লাহ তুমি আমাদের সকলের গুণাগুলিকে মাফ করো হেল্লা আমাদের সকলকে পাপ মুক্ত জীবন যাপন দান আল্লাহ আমরা পাপ করে করে আমাদের হৃদয় কালো মরিচা পড়ে গেছে জঙ্গল লেগেছে ঢেকে গেছে আল্লাহ তুমি আমাদের এই হৃদয়কে পরিষ্কার পরিচ্ছন্ন করে দাও আল্লাহ আল্লাহ তুমি আমাদের জীবনের গুণাগুলিকে মাফ করো اللهم آمين السلام عليكم ورحمة الله وبركاته